চুল রাখিয়া লাঠি হাতে ঘুরে বাবাই লেংটি পরিয়া আবার ভক্ত বিন্দু লয়া বাবাই কলিকিতানে ভক্ত বিন্দু লয়া বাবাই কলিকিতানে লোকে বলে

জারি ওরে বাবার যত ধান্দা ফিকিরি আম্মা আসলে বাবা আমার পকেট পুজারি ওরে কর্ম কেন দেই খাডলায় আকাশ দেওয়ানে বাবার কর্ম কেন দেই খাডলায় আকাশ দেওয়ানে লোকে বলে বাবা নাকি